যন্ত্রণা হে বুকে বড়ই যন্ত্রণা যন্ত্রণা হে বুকে বড়ই যন্ত্রণা ভালোবেসে চাইলাম যা আর সে তো আমার হইল না রে এ যে বড় যন্ত্রণা রে এ যে বড় যন্ত্রণা আমার মনের কষ্টগুলো কেউ তো বুঝলো না রে আমার মনের কষ্টগুলো কেউ তো বুঝল না যন্ত্রণা হে বুকে বড় যন্ত্রণা যন্ত্রণা হে বুকে বড় যন্ত্রণা না ভাবিয়া প্রেমের নদী দিয়েছিলাম সাঁতার বেশে বেশে জীবন গেল পাইলাম না রে কিনার আমি পাইলাম না রে কিনার না ভাবিয়া প্রেমের নদী দিয়েছিলাম সাঁতার বেশে বেশে জীবন গেল পাইলাম না রে কিনার আমি পাইলাম না রে কিনার আমার মতো জানম দুঃখী আমার মতো জনম দুঃখী তোমরা কেউ হইও না এ যে বড় যন্ত্রণা রে এ যে বড় যন্ত্রণা আমার মনের কষ্টগুলো কেউ তো বুঝলো না রে আমার মনের কষ্টগুলো কেউ তো বুঝলো না যন্ত্রণা হে বুকে বড় যন্ত্রণা যন্ত্রণা হে বুকে বড় কষ্ট নিয়া বুকের মাঝে হইলাম যা যাবন আপন জনা পর হইল মেরে দুঃখের চর আমায় মেরে দুঃখের চর কষ্ট নিয়ে বুকের মাঝে হইলাম যা যাবর আপন জনা পর হইল মেরে দুঃখের চর আমায় মেরে দুঃখের চর আমার মতো জনম দুঃখী আমার মতো জনম দুঃখী তোমরা কেউ হইও না এ যে বড় যন্ত্রণা রে এ যে বড় যন্ত্রণা আমার মনের কষ্টগুলো কেউ তো বুঝলো না রে আমার মনের কষ্টগুলো কেউ তো বুঝলো না যন্ত্রণা হে বুকে বড় যন্ত্রণা যন্ত্রণা বুকে বুকে বড়ই যন্ত্রণা ভালোবেসে চাইলাম যারে আমি ভালোবেসে চাইলাম যার সে তো আমার হইল না রে এ যে বড় যন্ত্রণা রে এ যে বড় যন্ত্রণা আমার মনের কষ্টগুলো কেউ তো বুঝল না রে আমার মনের কষ্টগুলো কেউ তো বুঝল না যন্ত্রণা বুকে বড় যন্ত্রণা